নাজির ভাই তো নাম তো নাজির বলছি ষাট টাকা বলো ষাট টাকা পরে নাজির উপরে কেউ আসতে মাস্টার কি নামটা শুরু করছো তাই ষাট টাকা বলেছে ষাট টাকা নাম লাগবে তোমায় তো জমবে তাই বেড়ে যাবে বলেছি একশো একশো টাকা আর কোথায় গেল ষাট টাকা রাশি একশো নাজির বলেছে একশো ষাট টাকা টাকা দুশো দুশো নাজির ভাই জোরে চড়িয়ে

জেনে বলেছে দুশো নাজি এ ভাই নাজি হাই গো এই বহুতল গ্রামে বেনামের প্রচুর মরদ ডাকতাম না কেউ না কেউ না বলো ডাকলি গান হবে হ্যাঁ। তাই নাকি ওই জন্য আগে বহুতল লোক দেখে ভয় না माने मैंने बेनामी गुरुजी पे बांस दिए थी आखिया पे लाने की ये ठोमे के दे बाजेरा आखिया पे পড়েছে দুশো মা বোনের আছি আমরা দেরি করব না পালা থেকে এগিয়ে যাবো বলো নাম্বার এক যেমন দুশো তারে গোরে গোরে মুখে রাখে কালা কালা চশমা আরে গোরে গোরে মুখে রাখে কালা কালা চশমা মারে সজরিয়া আর করে নাম নাই মালা কই মালা দে না তো আমার হয় না এই মালার দাম বলেছে নাম নাই তিনশো শোনো কোথায় গেল বেনামি বেনামের মুখে এতখানি বোধ হয় চুল্ল করে বলো ভাই তিনশো বেনাম এই বিনাও আস্তে ও বাবা যেই সময়খান থেকে দেখতে পাই না তুমি কাছে এসে দুটো মারবো মাথা দেখো মহারাজ আরে গোরে গোরে মুখে রাতে তারা তারা তারা আরে

ধন্যবাদ মালা ডাকলে গান হবে না ডাকলে আপনি আমরা মালা করে বলো তিনশো হই আমি ষোলো বয়স হই আমি হয়েছি রূপসী হই একশো টাকা বেরি আমি যে ফল পানি আমি যে ফল পানি আমার পাতা ঝোঁকে ফুল বরতি মসজিদ ঝোঁকে কাছে কাছে বিপদে না পাহাড় পালন পালন পাহাড় পালন দেবী আমার পাকা পাকায়া দেবী আমার পাকা পাকায়া Thank you. অপমান করে না কুড়ি টাকা আমি তিরিশ টাকা দিলাম আমাদের সমান তাই নাকি হ্যাঁ। নাই বলেছে তিনশো লামনার বলে দিন বলুন লামনা তিন